বেবে মতে ভারি নিজর লাগু পাগল মু হেই যায় যেবে অলস ভাঙু ବାସୁ ତୁ ପାଖେ ତୋର ଟାଣି ହୁଏ ମୁଁ କି ଜାଦୁ କରିଦେଲୁ ତୁ